আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নরিন ফাতেমা অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান নিয়েছেন এটি আগামীকাল শনিবার মধ্যরাতের পর কক্সবাজার ও মিয়ানমার উপকূলে ঝড়ের অগ্রভাগ আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন এখন পর্যন্ত গতিপথ অনুসরণে যা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার ও মিয়ানমারের উপকূলে আঘাত আনতে পারে আবহাওয়ার দশ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়টি আজ ভোর ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার বিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার পঁচিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো বিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে কক্সবাজার ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস তিনি বলেন উপকূলের পাঁচশো ছিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এতে পাঁচ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে পাশাপাশি মেডিকেল টিম আট হাজার ছশো স্বেচ্ছাসেবক পর্যাপ্ত শুকনো খাবার বিশুদ্ধ পানি ও ওষুধ মজুদ রয়েছে উখিয়ার বোরো ধান চাষে বাম্পার ফলন পেয়েছেন চাষিরা অধিক ফলন হওয়ায় বেশ খুশি তারা কৃষি বিভাগ জানিয়েছেন এবারও বড় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বিস্তারিত শুনুন আমাদের উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমদের পাঠানো তথ্যে নির্মিত প্রতিবেদনে চলতি বড় মৌসুমে উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় হাজার চারশো ষাট হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে দশ হেক্টর বেশি এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আটত্রিশ হাজার একশো ষাট মেট্রিক টন উখিয়ায় ঘরে ঘরে শস্য কর্তন ধান মারাই ও ফলন সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা স্থানীয় চাষিরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ নিয়ে রোগবালাই দমন এবং সার প্রয়োগ করায় ভালো ফলন সম্ভব হয়েছে এবছর বেশি সুন্দর দানে একশো চল্লিশ ওপর ফানি বিদ্যুৎও ভালো হয়েছে তারা একশো চল্লিশ হারি পর্যন্ত দান উন্নত মান আর নিয়ে গেছে অন্য বছর তো আর এবছর মানে আর তো অনেক লাভ হয়েছে এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ হাতিম আলী বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহারে চাষিদেরকে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে অধিক ফলন পেতে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনার মাধ্যমে বিভিন্ন যন্ত্র সরবরাহ করেছে কৃষি বিভাগ কৃষি সমস্যা অধিদপ্তর কর্তৃক কৃষকদের রোগ বালাই সম্পর্কে বিভিন্ন কৃষক প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তির যে ছোঁয়া এবং কৃষকদের মাঝে আমরা বিভিন্ন সময় আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা বিভিন্ন সময় কৃষকদের মাঠে গিয়ে এবং আমরা কৃষকদের মাঠে গিয়ে তাদেরকে বিভিন্ন সময় রোগ সম্পর্কে আগাম বিষয়গুলো কোন সময় কি ব্যবস্থা নিলে ফসল ভালো হবে সেই দিক নির্দেশন দিয়েছে সেই জন্যই এই আজকে আমরা উখিয়ার মাঠে এত সুন্দর মানে বড় চাষটা দেখতে পাচ্ছি এবারে বড় চাষাবাদী ব্রি অষ্টাশি উননব্বই বিরানব্বই ও ব্রি একশো জাতের বীজে বেশি আবাদ হয়েছে বলে জানান চাষিরা ভালো বীজ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ এই ফলন পাওয়া গেছে এমনটি অভিমত সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য দুই নং আমি আবারও বলছি দুই নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জল জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নয়টা উনিশ মিনিটে চলবে বিকেল তিনটা একান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল তিনটা একান্ন মিনিটে চলবে রাত দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দশটা বিয়াল্লিশ মিনিটে চলবে ভোর চারটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পরবর্তী ভাটা শুরু হবে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা আটান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে থেকে পঁচিশ মিনিটে